নমস্কার বন্ধুরা চলে আসলাম একটি টাটকা খবর নিয়ে খবরটি হচ্ছে বিএসএনএল ভোডাফোন জিও পাঁচশো নিরানব্বই টাকা প্ল্যানকে বেশি সুবিধা দিচ্ছে চলতি বছরে প্রিপেড মোবাইল পরিষেবা খরচ কিছুটা বেড়েছে যদিও প্রতিযোগিতার আগের মতোই রয়েছে বেসরকারি কোম্পানিগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল সম্প্রতি পাঁচশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ভারত সঞ্চয় নিগম লিমিটেড এই প্ল্যানে দুর্দান্ত সুবিধা দিয়ে গ্রাহক টানার পরিকল্পনা করেছে রাষ্ট্রীয় কোম্পানিটি যদিও হাত গুটিয়ে বসে নেই বেসরকারি কোম্পানিগুলি একই দামে জিও ভোডাফোনের প্রিপেড প্ল্যান রয়েছে পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যানে বিএসএনএল ভোডাফোন ও জিও কি কি সুবিধা দিচ্ছে ভোডাফোন পাঁচশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানে যেসব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে ভোডাফোন পাঁচশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানেও সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে সঙ্গে থাকছে প্রতিদিন one point five GB data ও একশো এসএমএস ব্যবহারের সুযোগ এছাড়াও বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন দিচ্ছে কোম্পানিটি ভোডাফোন পাঁচশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি চুরাশি দিন থাকছে জিও পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যানে কি দিচ্ছে প্রিপেড দুনিয়ায় প্রথম পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যান লঞ্চ করেছিল জিও এই প্ল্যানে জিও গ্রাহকরা জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য তিন হাজার মিনিট টক টাইম পাবেন সঙ্গে থাকছে প্রতিদিন দুই জিবি ডেটা ও একশো এসএমএস এছাড়াও এই প্ল্যানের রিচার্জ করলে সব জিও অ্যাপস ব্যবহার করা যাবে জিও পাঁচশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ছিল চুরাশি দিন এইবার দেখে নেওয়া যাক জিও এবং ভোডাফোন যে সুযোগ সুবিধা দিচ্ছে তার থেকে নতুন কি সুযোগ সুবিধা নিয়ে আসলো বিএসএনএল সম্প্রতি তামিলনাড়ুর সার্কেলের গ্রাহকদের জন্য পাঁচশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল এই প্ল্যানে দেশের সব নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে সঙ্গে থাকছে প্রতিদিন পাঁচ জিবি ডেটা ও প্রতিদিন একশো এসএমএস ব্যবহারের সুবিধা বিএসএনএল পাঁচশো নিরানব্বই টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি নব্বই দিন তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যারা যারা বিএসএনএল গ্রাহক আছেন তাদের জন্য এটি খুবই খুশির খবর তাই আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা